આસામ જીઓટેગલ লিস্ট આઈસકે আমি ডাউনলোড করে লিছি নয়া সারিছে গভর্নমেন্ট থেকে আমি কিলা ডাউনলোড করছি কিলা গিটা করছি সব কিছু দেখাই মু ভিডিও পুরা ফার্স্ট টু লাস্ট বা বিনা স্কিপ করিয়া মনে করো বিনা টানিয়া দেখতে লাগবো ভিডিওটা আর এই লিস্ট যার যার নাম থাকব তা গড় পাইবা মনে করো চার লাখ টাকা লিস্ট হইল তেইশ চব্বিশের লিস্ট লিখটা তো কিলে আমি ডাউনলোড করলাম একটা দেখাইলেই আসলে তোরে গুগল সার্চ বক্স গিয়ে সার্চ করতে লাগবো জিও টেক হাউস লেখিয়া সার্চ করবায় তারপরে প্রথম ওয়েবসাইট একটা আইব অর্থাৎ ক্লিক করবায় তারপরে ওলা আইব ওলা আওয়ার পরে নিচে দিয়ে আইবা নিচে দিয়ে আরও আইবা তারপরে দেখুন आई गेस ये ओनो क्लिक करते लगभ तारे ओके क्लिक ओके क्लिक करते लगभ तारे नीचे दिखे आई देखो ऑल स्टेट लेखा आखने क्लिक कर क्लिक कर आसान सिलेक्ट करवा तरफ डिस्ट्रिक्ट सिलेक्ट करते लगभ डिस्ट्रिक्ट तरह नीचे दिखे आईबा आइए ब्लक सिलेक्ट करते लगभ छड़ा तो তারপরে নিচের দিকে আবার আইবা ব্লক সিলেক্ট করার পরে তারপরে গাঁও পঞ্চায়েত সিলেক্ট করবা তারপরে নিচে দিয়ে আইমো আমি আইয়া ফাটা করে সিলেক্ট করবো তারপরে নিচের দিকে আইমো আবার আইয়াও দেখো কিন্তু যদি ফারনা যদি মনে করো পূরণ করতে তখন যুগাইব বক্স ক্লিক করলে বদলিব এই ক্যাপসা হব দেখো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ লেখমো আমি টু সিক্স তারপরে অবক্স ক্লিক করবো তারপরে লিস্টটা দিব দেখবাই আপনাদের দেখাইমু তো লিস্টটা অনুমারিয়া পিডিএফ করিয়া ডাউনলোড করতে পারবায় তো লিস্টটা দেবো দেখাই আজকের ভিডিও দেখলাম সরকারি ঘরের লিস্ট নয়া ডাউনলোড করলাম কিলা সব কিছু দেখাইলাম এ টু জেড কিন্তু ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবা বেশ বেশ করে